আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয় হচ্ছে পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি সমর্থন সারা দেশের পুলিশের এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত দেশটির পুলিশের সদর দপ্তরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ সদস্য মঙ্গলবার এক টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস দিল্লিতে পুলিশের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে পুলিশ সদস্যদের এই বিক্ষোভে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সমর্থন রয়েছে গত শনিবার নয়াদিল্লি তিরিশ হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত ২০ পুলিশ সদস্য ও আট আইনজীবী আহত হন এছাড়া ভাঙচুর করা হয় কমপক্ষে বিশটি গাড়ি এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সদর দপ্তরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন পুলিশ সদস্যরা দিল্লির সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিরিশ হাজারিতে পুলিশ আইনজীবী সংঘর্ষ বাঁধে নয়া দিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস টুইট করেছে এতে বলা হয়েছে সারা দেশের পুলিশ কর্মকর্তারা দিল্লির বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস টুইটে আরও বলা হয়েছে পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত সরকারি সংস্থায় হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত সংঘর্ষের সময় যারা শারীরিক নিপীড়ন ও অপমানিত হয়েছেন পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পাশে আছেন যেকোনো পক্ষের আইন ভাঙার চেষ্টার নিন্দা জানাচ্ছে আইপিএস সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ